আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করছি তেলাকুচি শাক দেখুন তেলাকুচি শাকটাকে কত সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে দেওয়া আছে এখানে কাঁঠালের দানা ঝিঙে আলু বেগুন সব দিয়ে আর চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি তুলে চিংড়ি মাছটা তেলটা গরম হয়ে গেছে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিলাম আর পাঁচ ফোড়ন দিচ্ছি আর রসুন দেবো ফোড়ন রসুনটা থেতো করে নিয়েছি রসুনটা দিলে এত সুন্দর সেন্ট বেরোয় রসুনটা ভাজা হয়ে গেছে এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমাদের ঝিঙে আলুগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজলাম না এবার শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়েছি শাকটা একটু কমুক চাপা দিয়ে রাখি তারপরে নুন হলুদগুলো দেবোখন দেখুন শাকটা কমে গেছে পোস্ত দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি দেড় চামচ নুন দিয়েছি হ্যাঁ লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে এবারে জল দিয়ে দেবো জল দিলাম আর একটু জল লাগবে কারণ আনাজগুলো তো সেদ্ধ হবে আর শাকটাও সেদ্ধ হবে এই ডাঁটাগুলো এবার নেড়ে একটু চাপা দিয়ে রাখবো চিনি দিতে হবে একটু আলুগুলো ঘেটে ঘেটে দিচ্ছি তা শাকের সাথে ভালো মিশবে একটু চিনি দেবো একটু একটু চিনি দেবো সামান্য শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেবো দেখুন আমি তেলা করছি শাকটা রান্না করেছি কীরকম আপনারা সব দেখেছেন ভিডিওটা আর এরকম আপনারা ঘরে করে খাবেন আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আর সাস সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি প্রেস করবেন আর এরকম আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের পাশে থাকুন ভালো থাকুন লাইক করুন আর সুস্থ থাকুন ধন্যবাদ